আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তার এমন কে আছে যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া তাদের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুর্সি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান جزاك الله خير اقرأ أخيا ورتل القرآن اصبح